আমরা নেক্সট প্রশ্ন আছে একশো তেরাশি নম্বর প্রশ্ন তো এই একশো তেরাশি নম্বর প্রশ্নে দেখো যে কি বলছে সেমি কন্ডাক্টারের উষ্ণতা বাড়ালে এর অধাঙ্ক কত হয় ওকে তো সঠিক উত্তর হবে আমাদের কমে একশো চুরান একশো চুরাশি নম্বর প্রশ্ন দেখো এয়ার পকেট সৃষ্টি হবার কারণ কি তো এখানে আমার হচ্ছে আমাদের হচ্ছে কি সঠিক অ্যান্সার হবে তাপমাত্রার পার্থক্যর জন্য তো একশো পঁচাশি নম্বর প্রশ্ন যে নিম্নোক্ত কোন জোর চুম্বক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এক্স রশ্মি ও গামা রশ্মি ওকে তো একশো ছিয়াশি নম্বর প্রশ্ন দেখো প্রতি সেকেন্ডে আলোর সর্বোচ্চ সম্ভাব্য বেগ কত তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে three into ten to the power eight metre okay সপ্তাশি নম্বর প্রশ্ন দেখো কি বলছে কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত কোন কত কোণে ছড়বি ছড়বে কি মানে ছুড়বে কি ছুড়বে তো সঠিক অ্যান্সার হবে আমাদের ফর্টি ফাইভ নম্বর answer forty five degree okay তো এবার দেখব আমরা অষ্টাশি নম্বর প্রশ্ন ডিজেল ইঞ্জিনে ব্যবহৃত হয় কোনগুলি সিলিন্ডার আসছে পিস্টন ওকে সঠিক অ্যান্সার ডি নম্বর এরপরে যাব আমরা এইট্টি নাইন নম্বর প্রশ্ন এইট্টি নাইন নম্বর প্রশ্ন দেখো কি বলছে যে গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার হয় যা কোন নীতিতে মানে চলে আর কি ওকে <clears throat> তো সঠিক অ্যান্সার হবে পাঁচকাল এর নীতিতে তো এরপর যাব আমরা নব্বই নম্বর প্রশ্ন সাবমেরিন তৈরি সরি সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতল দেখতে কোন যন্ত্রের সাহায্যে ব্যবহৃত হয় ওকে তো সঠিক অ্যান্সার হবে আমাদের পেরিস্কোপ একানব্বই নম্বর প্রশ্ন দেখো প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাণ কার্যালয়ের প্লাটিনাম এবং ইউরোনিয়াম নির্মিত যে সংকর ধাতুটির দ্বন্দ্ব জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হয় তাতে প্লাটিনাম এবং ইউরোনিয়ামের ধাতুর অনুপাত কত সঠিক অ্যান্সার হবে one is two nine okay ninety two নম্বর প্রশ্ন দেখো এক আলোকবর্ষের মান কত ওকে তো সঠিক অ্যান্সার হবে আমাদের nine point four five sorry nine point nine point forty six into ten to the power fifteen metre তো এরপর যাব আমরা যাবো আমরা তেরো নম্বর নম্বর প্রশ্ন তেরানব্বই নম্বর প্রশ্ন দেখো ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয় এখানে আমাদের পরিমাপ করা হয় পরমাণুর ব্যাস ওকে চুরানব্বই নম্বর প্রশ্ন দেখো কি বলছে কে সার্বজনীন মহাকর্ষ সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে নিউটন ওকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত হ্যাঁ ভিডিও আলাদা আলাদা হয়েছে ঠিকই কিন্তু আমি চেষ্টা করব এক একখানে করে আপলোড করার ওকে তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত তো ধন্যবাদ